গোপন নথি উদ্ধার নিয়ে কয়েক সপ্তাহ ধরেই বেশ আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কয়েক দফায় বাইডেনের বাসভবন ও ব্যক্তিগত অফিসে তল্লাশি চালিয়ে গোপন নথি উদ্ধার করা হয় পরে সেগুলো জমা দেওয়া হয় দেশটির জাতীয় সংগ্রহশালায় জানিয়ে বিরোধী শিবিরে রীতিমতো সমালোচনার মুখে পড়েছেন বাইডেন যদিও এই ঘটনায় কোনো অনুশোচনা নেই উল্লেখ করে বিষয়টি সুষ্ঠুভাবে সমাধান হবে বলে বিশ্বাস করেন বাইডেন আলোচনা সমালোচনার মধ্যে আবারও তার ব্যক্তিগত বাসভবন থেকে নথি উদ্ধার করা হয়েছে স্থানীয় সময় শুক্রবার বাইডেনের ডেলাওয়ারের বাসভবনে তল্লাশি চালিয়ে ছয়টি নথি উদ্ধার করে বিচার বিভাগ প্রেসিডেন্টের একজন আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন uh, বাইডেনের আইনজীবী জানান প্রেসিডেন্ট নিজেই তার বাড়িতে তল্লাশির প্রস্তাব দিয়েছিলেন এদিন প্রায় তেরো ঘন্টা ধরে তল্লাশি চালান মার্কিন বিচার বিভাগের কর্মকর্তারা নতুন করে যেসব নথি উদ্ধার করা হয়েছে তার মধ্যে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত জো বাইডেন যখন ডিলেওয়ারের সিনিয়র ছিলেন তখনকার কিছু নথি রয়েছে এছাড়াও ওবামা প্রশাসনের সময় ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন কিছু নথিও উদ্ধার করা হয়েছে তবে উদ্ধারের সময় বাইডেন ও তার স্ত্রী উপস্থিত ছিলেন না বলেও উল্লেখ করেন আইনজীবী এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি থেকে নথি উদ্ধারের ঘটনায় বেশ আলোচনা শুরু হয় মার্কিন রাজনীতিতে ইস্যুটিকে রাজনীতিকরণ করে ট্রাম্পকে দুই সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে দূরে রাখতে চাচ্ছে ডেমোক্রেটরা বলে অভিযোগ করে রিপাবলিকানরা যদিও বাইডেনের ঘটনায় এখনও ডেমোক্রেট দলের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি